নাস্তা খাবো না ভাত খাবো না কিছু খাবো না হাই ব্রোস কি অবস্থা সপ্তাহের আবারও আয় পড়ছি নয় একখান ভিডিও তো সবাই লাইন ধরে পয়সা পড়েন কারণ আজকে শেখ হাসিনা ম্যাডামের লগে ইফতার পাঠিয়ে দিমু আর যত ধর্মিয়া যে কম দামি ইফতারের আয়োজন করছেন এগুলা ম্যাডাম খাইবো তো ও oh, নো খাওয়া দাওয়াটা ব্যাপারে বলবো যে খাওয়া নিয়ে আমার কোনো বাজ বিচার নাই যেটা পাই সেটাই খেতে পারি হ্যাঁ? আরে ম্যাডাম আজকে ইফতারে সবাই দাম লয়েছি খেজুর মুড়ি ছোলা পেঁয়াজ আলু চপ শরবত সব লয়েছি সব আরে ম্যাডাম মারলেন কালা সবই তো আনছি তো বেগুন দে বেগুনি সরি ম্যাডাম বেগুনির অনেক দাম তো বাজেটে কুলাই কে তো বেগুন দিয়ে বেগুনি না খেয়ে আরও যে সবজি সহজলভ্য আছে সেটা দিয়ে খেলেই হয় আমরা তাই খাই মিষ্টি কুমড়া দিয়েও খুব ভালো বেগুনি বানানো যায় কুমড়া দিয়ে আবার ইয়া বেগুনি হয় oh, আরে ম্যাডাম যেহেতু কইছে অবশ্যই হয় মাগার আমি তো কোথাও খুঁজে পেলাম না এটা নিতে হয় এটা করতেই হবে নইলে আমার কাজ সম্পন্ন হবে না oh, আরে ম্যাডাম আজকের মতো এগুলা দিয়ে ইফতার সম্পূর্ণ করেন পরের বার আপনারে কুমড়া দিয়ে বেগুনি খাওয়ামনি আবে আজকের আজকের কথা বলছি oh, খান ম্যাডাম খান এইবারকার মতো খান খাবো না হ্যাঁ? নাস্তা খাবো না ভাত খাবো না কিছু খাবো না দেহ হচ্ছে দাদু কি যে একটা যন্ত্রণা খাওয়া নিয়ে আমার কোনো বাজ বিচার নাই যেটা পাই সেটাই খেতে পারি ওরে বাপুরে এ কান্তাছো কেন আরে দাদু পুরান স্মৃতি মনে করে কানবার লাগছি হ্যাঁ? ওরে বাপ ওরে ইফতার বাড়ি দিতে গে এক কান্দুন যাবো না এ যাও এ বাইরে থেকে কুন্ডা নিয়ে হো আর দাদু তা না হয় আনলাম মাগার রানবো ঠায় তুমি রান্না করবে এই না না না পিয়াজ কাটবার গেলে আমার এক চোখের পদ্মা আর এক চোখের যমুনা শুরু হয়ে যায় আমি নাকি রান্না করুম না না পারুম না এই পেঁয়াজ দিয়ে এত মানে অস্থির হয়ে পড়ার কি আছে আমি তো জানি না পেঁয়াজ ছাড়াও কিন্তু রান্না হয় আরে ম্যাডাম পেঁয়াজ নয় বাদ দিলাম মাগার তেল তো লাগবো আর তেলের যে দাম আর সেদিন পাক নামে করে ডিম বাসতে গিয়ে গরম তেলে পানি ঢেলে দিচ্ছি পরে কি হইলো ভাই পরে আর কি হইব জান পলে আইছি ওরে বাপুরে ইয়া সবই তো ঠিক আছে কিন্তু তুমি গরম তেলে পানি দিলা কেন আরে দাদু আমি মনে করছি তেল বেশি গরম হয়ে গেছে গা তো পানিতে একটু ঠান্ডা করি বাবা বাবা সাবাস ভাই সাবাস Oh, এখন আর রান্না করার সময় নাই একটু পরে আজান দিব তাহলে কি করতে হবে কি আর করতে হইব ইফতারের জন্য রেডি হইতে হইব আপনারা সবাই একটু কম কম খায়েন আমার বাড়িতে আবার ছোট ছোট দুটা বাচ্চা ওগুলো যাও নিয়ে যাইতে হইব ওরে বাপুরে আমি আর ম্যাডাম তো মুরব্বী মানুষ খাইলে আর কত খামো হ্যাঁ আমরা বয়বৃদ্ধ দেখে আমাদেরকে একেবারে অবহেলা করা তো ঠিক সবাই খাওয়া শুরু করো আরে ম্যাডাম ভুলে গেছে ম্যাডাম সরি ম্যাডাম